नमस्कार जय जगन्नाथ वेलकम टू दुबई ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ଦୁବାଇକୁ ସ୍ୱାଗତ ହ୍ୟାଲୋ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆଜି ମୋର ସ୍ୱପ୍ନ ପୂରଣ ହେଲା ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଦୁବାଇରେ ଠିଆ ହେଇଛି ଦୁବାଇ ଆଜ୍ଞା ହଁ ମୋର ବହୁତ ଦିନ ଡ୍ରିମ୍ ଥିଲା ଦୁବାଇ ଆସିବା ପାଇଁ ଆପଣ ସମସ୍ତଙ୍କର ଆଶୀର୍ବାଦରୁ ଦୁବାଇ ଆସିଯାଇଛି ଦୁବାଇରେ ଏଠି ମୋର ପ୍ରୋଗ୍ରାମ୍ ଚାଲିଛି ତ ଏ ପ୍ରତି ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ଟିକେ ବଢ଼ିଆ ଜିନିଷ ଦେଖେଇବି ଆଜି ବ୍ଲଗ୍ସ ଦେଖେଇବି ଏଇଟା ହେଉଛି ଦୁବାଇର ଗୋଟେ ନଦୀ କୂଳ जो की बुले कि आपको देखे सब कौन कौन मिले शुणी गोटे बहुत बड़ा मार्केट अच्छी आउ बहुत जिनस कौटे मिलूँ आउ ट्राडिशनाल जिन मिलू बहुत यूनिक जिन कलेक्शन मिलूँ तो देखा नदीकूल कौन कौन मिलू मार्केट ना हूँ आब्रा तो मत बहुत खुशी लगुच ब्लग्स कला बेले कारण मोर मस्क कले षाठी हाँ। हजार टाँह फाइन तापर मत भाई आपको बजार को नौ चलन देखिए बजार भितर कौन कौन मिलू बर्तमान बजार स्टार्ट होगा यूठू वाओ ये शाढ़ी फाड़ी मिलूँ मो दरकार नहीं ହଁ ଏଇଟା ଆରମ୍ଭ ହେଲା ଦୁବାଇର ଗୋଟେ ନୂଆ ବ୍ଲଗ୍ସ ଏଇଟା ନଦୀ କୂଳରେ ଯେମିତି କହିଥିଲି ସମସ୍ତେ ଲୋକମାନେ ବସି ଚା ଫା ପିଅନ୍ତି ଏଠି ମସ୍ତି କରନ୍ତି ସନ୍ଧ୍ୟା ଟାଇମ୍ରେ ଏଠି ବହୁତ ଏନ୍ଜୟ କରନ୍ତି ଲୋକମାନେ ଆପଣ ଯଦି କେବେ ଦୁବାଇ ଆସୁଛନ୍ତି ତାହେଲେ ମଷ୍ଟ ଏ ଜାଗାକୁ ଆସନ୍ତୁ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗୁଛି ସେପଟେ ନଦୀ ଏପଟରେ ଦୁବାଇ ମାନେ ମଝିରେ ଗୋଟେ ମୁଁ ଠିଆ ହେଇଛି ୱାଓ ବୋଲା क्या बात है यार तो मते तो बहुत खुशी लगुच फ्रेंड्स तो चलतु एमती आगू आगू बढ़ी चलवा कौन कौन देखा सब दुबई तो मुझे चाहिए कि आपने पूरा ब्लग्स को देखूँ तापर एपट बुझीपारे प्रकृत में आउे कौन मिला वाओ দেখুন এটা গোটে হচ্ছে সবুঠ বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে দুবাইর পরফ্যুম মার্কেট মানে এটি বিভিন্ন প্রকার পরফ্যুম মিলে আুণিয়া পাইলি গোটে পরফ্যুম্র দাম এটি স্টার্টিং হচ্ছে লক্ষে টঙ্কা মানে টঙ্কা যদি পকেটরে অছি তা ভিতরে পছন্দ হলে বাসনা বাহার শুঙ্গি পড়ে চাল আউ ফ্রেন্ডস গোটা কথা কবি এইটা হচ্ছে সোনার তিয়ারি ଧୂପଦାନୀ ଆଜ୍ଞା ହଁ ଦୁବାଇରେ ସୁନାଟା ଯେମିତି ଆଉ ମାଟି ଭଳିଆ ତ ମାଟି ନାହିଁ ବାଲି ବଟ୍ ସୁନାଟା ମାଟି ଭଳିଆ ଦେଖି ଖୁସି ଲାଗିଲା ମୋବାଇଲ ଆଲୋ ନାହିଁ ତ ଜଣେ ଧରିଲେ ସେ ହାତକୁ ତାପରେ ମଧ୍ୟ ମାର୍କେଟ ଭିତରକୁ ଏଣ୍ଟ୍ରି କରିକି ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ଦେଖାଉଛି ମାର୍କେଟର ପୁରା ନଜାରା ଦେଖନ୍ତୁ ଭିତରକୁ ଯେତେ ଲମ୍ବା ପଶିବା ସେତେ ସୁନ୍ଦର ମାର୍କେଟ କିନ୍ତୁ ଏପଟରେ ବହୁତ ବଢ଼ିଆ ଡ୍ରେସ୍ ପାରମ୍ପରିକ ଡ୍ରେସ୍ ମିଳୁଛି ଆଉ ୱାଓ ମୋର ଗୋଟେ ବହୁତ ହି ଫେଭରେଟ୍ ଜିନିଷ ମୋତେ ଦେଖାଗଲାଣି মানে ଲାଇଟିଂ ଆକ୍ଚୁଆଲି ମୋତେ ଟିକେ ହୋମ୍ ଡେକୋରେସନ୍ କରିବାକୁ ବହୁତ ଭଲ ଲାଗେ ଭାବୁଛି ଆପଣମାନେ ମଧ୍ୟ ହୋମ୍ ଡେକୋରେସନ୍କୁ ବହୁତ ଭଲ ପାଉଥିବେ ଏହିସବୁ ଜିନିଷକୁ ଆପଣ ଯଦି ଘରେ ଡ୍ରଇଂ ରୁମ୍ରେ କିମ୍ବା ଷ୍ଟଡି ରୁମ୍ରେ ରଖିବେ ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗିବ ଭାଇ ରେଟ୍ଟା ପଚାରିଦେଲି ଦେହରୁ ଝାଳ ବାହାରିଗଲା ବହୁତ ଟଙ୍କା ଇଣ୍ଡିଆନ୍ ମନି ହିସାବରେ ବହୁତ ଟଙ୍କା ବଟ୍ ଗୋଟିଏ କଥା କହିବି ଦେଖିବାକୁ ବହୁତ ସୁନ୍ଦର ଆଉ ଗୋଟେ କଥା ସବୁ ହ୍ୟାଣ୍ଡମେଡ୍ସ ଏଇଟା କୌଣସି କମ୍ପାନୀରେ ତିଆରି ଚାଇନା ମାଲ ନୁହେଁ ବିଲକୁଲ ହ୍ୟାଣ୍ଡମେଡ୍ସ ସେଠିକାର ପାରମ୍ପରିକ ଜିନିଷ ସେମାନେ ତିଆରି କରିଛନ୍ତି जहाँफल कि भाई किसी कारीगरी तो करके पैसा तो निश्चय ने ओके तो चलतु भितर बेस बुलवानी कारण भाई किणवार ना तो कहीं बुलिक मोलचेल कर टाइम बर्बाद कर इंडिया मानक लक्षण से धरदे ओके आगे बढ़िया बढ़िया ड्रेस देखिले लेडिज ड्रेस हाए काश मोर गर्लफ्रेंड था कि ड्रेस देखी था नहीं था भाई जदि आप गर्लफ्रेंड कि स्त्री अच्छी खुशी कर चाहते ये ड्रेस नि ड्रेस रूल्य बेसी नुहे मात्र তিরিশ ଚାଳିଶ ହଜାରରୁ ଆରମ୍ଭ ଏବଂ ଲକ୍ଷେ ଦୁଇ ଲକ୍ଷ ଅଛି ଏଠି ମଧ୍ୟ ରୂପା କାମ ହେଇଛି ଭାଇ କ'ଣ କ'ଣ ଜିନିଷ ଏଠି ମିଳୁଛି ଓହୋ ୱାଓ ଏଠି ଦେଖନ୍ତୁ ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ହେଉଛି ଜଡ଼ିବୁଟିକା ଜିନିଷ ମାନେ ଆୟୁର୍ବେଦିକ ଜିନିଷ ओके तो सब आप आयुर्वेदिक ज्ञान अच्छु त निप बहुत भल आयुर्वेदिक जिस आम भारत र कल्चर आम ओडार पम्परा होला आयुर्वेदिक जिस जोडियो गोटी खाइक भा उचित किन आप्र नलेज यथेष्ट दरकार एट सब जिनिस बड कथा पियो जिनिस मिले चाहन्छु मर्केट आउँछ बुली आसम्बा मर्केट चाहन्छु बोलुवा मर्केटर ଭାଇ ଫରେନର୍ସ ମାନେ କ'ଣ କିଣୁଛନ୍ତି ଫଟୋ ଫଟୋ ଉଠାଇ ନେଉଛନ୍ତି ତାଙ୍କୁ ଭଲ ଲାଗୁଛି ମୋତେ କାହିଁ ଏଇଟା ଏତେ ଲାଗୁନି ସେମାନେ କ'ଣ ସବୁ ବୁଝିପାରୁଥିବେ কিন্তু গোটে কথা হচ্ছে সে ইন্ডিয়ান কলচরকু বহু পসন্দ করছেন আজকাল ইন্ডিয়ান ট্রাডিশনকু বহু পসন্দ করছেন আয়ুর্বেদিক জিনিস তাঁর বহু লক্ষ্য আমি এলোপাথিক আড বড়ুছু বট সে বড়ুছেন আয়ুর্বেদিক আড়ুক সে জানিছেন আর মহত্বটা কম ওকে চলতু ফরেনর্স মানকর ভিড় এটি কারণ সে পাখে অন্টারে প্রবল পয়সা ভাই মনি পর্স কলে লক্ষে দেড় লক্ষ বড়িদেলে বাধবনি কিন্তু আমার ভাই লক্ষে টাকা দেলে মানে ঘরে আগে পুরী দেবেনি চলতু বর্তমান দেখিবা ଆହୁରି ମାର୍କେଟ ଭିତରକୁ ଯିବା ଲମ୍ବା ମାର୍କେଟ ଅଛି ସମସ୍ତଙ୍କୁ ବୁଲେଇକି ଗୋଟେ ଗୋଟେ ନଜାରା ଆପଣଙ୍କୁ ପୁରା ଦେଖାଉଛି କିନ୍ତୁ ହଁ ଭାଇ ମୋବାଇଲ ଆଲାଉ ନାହିଁ ଏବଂ ଜୋର ପାଟିରେ ମୁଁ କଥା ହେଇପାରୁନି ଡରି ଡରି କଥା ହେଉଛି କାହିଁକି ନା ଏଠି ଭାଇ ଧରା ପଡ଼ିଗଲେ ଜାଣିଛନ୍ତି ଦୁବାଇ ନିୟମ କାରଣ ସାଂଘାତିକ ନିୟମ କାରଣ ଆପଣଙ୍କୁ କ୍ଷମାର ଚାନ୍ସ ବି ନାହିଁ ଦେଖନ୍ତୁ ଉପରଟା ମୋତେ ବହୁତ ସୁନ୍ଦର ଡିଜାଇନିଂ ଲାଗୁଛି ୱାଓ यहाँ हूँ कंदुरा ड्रेस माने जोटा कि दुबईर पारंपरिक ड्रेस आ ड्रेस मूल्य भावुँ धला कपड़ा बोली कम पैसा ना आज्ञा यहाँ सबुठ बड़ ट्राडिशनाल ड्रेस आग को मार्केट देखते मुझको गोटे गोटे मार्केट देखा देखते ये हूँ हैंडमेड सब या सब बासन जो राजस्थान जिन मिले सेमती आज्ञा चेनामाटर बासन कप प्लेट भाई मोर घर को नवार ना आम ओडा बहुत शस्तार ଏ ଜିନିଷ ମିଳିଯିବ ମାନେ ଏପରି ଡିଜାଇନ୍ ନ ମିଳିଲେ ବି ମିଳିଯିବ ଏଗୁଡ଼ାକୁ ନେଇକିରି ଏତେ ଟଙ୍କା କିଏ ଦେବ ଓକେ ତ ଫରେନର୍ସ ମାନେ ଆସନ୍ତି ଏସବୁ ତାଙ୍କର ଗୋଟେ ଭଲ କଥା ହେଲା ସେମାନେ ପ୍ରତ୍ୟେକ କଲଚର୍କୁ ପୁରା ପାଖକୁ ନିରୀକ୍ଷିକି ଦେଖନ୍ତି ଆଉ ସେଠି କିଛି ନିଅନ୍ତି ଏବଂ ଘରେ ସଜାନ୍ତି ଭାଇ ଭାଇ ତାଙ୍କର ପଇସା ସଜେଇ ପାରିବେ ବଟ୍ ଆମକୁ ବୁଲିବା କିଏ ମନା କରୁଛି ଆସନ୍ତୁ ମାର୍କେଟ ଭିତରେ ଆଉ ଟିକେ ଭଲ ଭାବରେ ଏଣ୍ଟ୍ରି କରି ବୁଲିବା कथार अछि सुन्दर तृप्तित अवसे देखुथे नू लागु अँ जति मार्केट भित्रको भित्रको भरु पसुँदै मते त्यतेसे जिनिस नुवा नुवा लाग नयाँ डिजाइनिङ जिस नुवा स्टाइल दिन जिनिस नुवा नुवा लुक भल लागिला କିଏ ଗୋଟେ ପୁଣି ସେ ମୋବାଇଲଟା ବନ୍ଦ କରିଦେଲା ଓକେ ଭାଇ ବନ୍ଦ କାହିଁ କରୁଛ ଓ ୱାଓ କ'ଣ ଦୋକାନ ସଜା ହେଇଛି ଭାଇ ଆପଣ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି କି ଖଜୁରୀ କୋଳି ଯେଉଁଟା ଆମର ଖଜୁର ଯେଉଁଟା କହୁଛନ୍ତି ଦୁବାଇରେ ଫେମସ୍ ଓକେ ଆରବ କଣ୍ଟ୍ରିରେ ଫେମସ୍ ଦେଖନ୍ତୁ ଏଠି ଖଜୁରୀ କୋଳି ବହୁତ ପିଓର ଆଉ ବହୁତ ଟେଷ୍ଟି ଖଜୁରୀ କୋଳି ତା ସହିତ ଚକୋଲେଟ୍ ଦୁବାଇର ତ ଭାଇ ୱାଓ ବାଲା ଫିଲିଙ୍ଗସ୍ ଚକୋଲେଟ୍ ଗୋଟେ ୱାଓ ବାଲା ଫିଲିଙ୍ଗସ୍ ଆଣେ ଯଦି ଆପଣ ଦୁବାଇ ଚକୋଲେଟ୍ ଖାଇଛନ୍ତି ଦୁବାଇ ଚକୋଲେଟ୍ ତ ଜାଣିଥିବେ ଟେଷ୍ଟଟା କ'ଣ କିଲୋ ହିସାବରେ ସେଟା ବିକ୍ରି ହୁଏ ବହୁତ ଟଙ୍କା ଅବଶ୍ୟ କିଲୋ କିନ୍ତୁ ଟେଷ୍ଟ ନିଆରା ଆଉ ଏସବୁ ଦେଖନ୍ତୁ ଗୋଟିଏ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଆୟୁର୍ବେଦିକ ଜିନିଷ ଏଠି ସବୁ ମହୁ ମିଳୁଛି ବାକି ସବୁ କ'ଣ ଆୟୁର୍ବେଦିକର ଜ୍ଞାନ ମୋର ତ ଏତେ ନାହିଁ ମୁଁ କବିରାଜ ନୁହଁ କିନ୍ତୁ ଯେତିକି ଦେଖୁଛି ଜାଣୁଛି ହଁ ପିଓର ଜିନିଷ ଏବଂ ସଜା ହେଇଛି ପୁରା ଆୟୁର୍ବେଦିକ ଜିନିଷ ପାଇଁ ବହୁତ ଭଲ ଆଉ ଏପଟେ ଯେଉଁ ଆପଣ ଡ୍ରାଇ ଫ୍ରୁଟ୍ସ କହୁଛନ୍ତି ନା ସେଠି ଏଇଟା ପୁରା ଚକୋଲେଟ୍ସ ଆଉ ଡ୍ରାଇ ଫ୍ରୁଟ୍ସ ପୁରା ଏଠି ବଢ଼ିଆ ମିଳେ ପିଓର ମିଳେ ଅବଶ୍ୟ କଷ୍ଟ ଇଣ୍ଡିଆ ଠାରୁ ବହୁତ ଅଧିକା কিন্তু ସବୁଠାରୁ ବଡ଼ କଥା ହେଉଛି କଷ୍ଟ ହେଲେ ବି ପିଓର ଜିନିଷ ମିଳେ ଆଉ ଗୋଟେ କଥା ଆପଣଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ କହି ରଖୁଛି ଦୁବାଇର ଗୋଟେ ମେନ୍ ପଏଣ୍ଟ ଦୁଇଟା ଜିନିଷ ଦୁବାଇରେ ଫେମସ୍ ଗୋଟେ ହେଉଛି କ୍ଲିନିଂ ପୁରା ନିଟ୍ ଆଣ୍ଡ କ୍ଲିନ୍ ସବୁ ଜାଗା ପରିଷ୍କାର ଜାଗା ସ୍ୱଚ୍ଛ ଜାଗା ଦେଖିବେ ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ହେଉଛି ଏଠି ଡୁପ୍ଲିକେଟ୍ ଜିନିଷ ମିଳେନି କାରଣ ତାଙ୍କର ପୋଲିସ ବା ସିଆଇଡି ଆସିକି ଚେକ୍ କରନ୍ତି ଡୁପ୍ଲିକେଟ୍ ପ୍ରଡ଼କ୍ଟ ମିଳୁଛି କିମ୍ବା କିଏ ଅଧିକା ରେଟ୍ରେ ଦେଉଛି ବୋଲି ଏଭଳି ତାଙ୍କର सिस्टमटा अच्छे नीति निम्न बहुत बहुत बढ़िया आउ ये मार्केट जिते बुले सर मन लगे जा मार्केट में रात प्रोग्राम रात अच्छी कितनी ए बुली बुल गोड़ कण होगा आपन सब भिड देखा संभव नुहे चलते तो एपटे मत मतलब गोटे बढ़िया टोका देखा अफगान जाले भी देखा टेस मिट करद वाह वाह भाई ये देखते तो गोटे टोका आम अच्छी चिकना टोका अफगान जलेबी मासुक फरेबी मैंने अफगानिस्तान में बर्तमान तालिबान हमला तो ये टोका आ दुकान कर बहुत खुश है सान भाई बहुत भल लगे और ମାନେ ଯାହା ହଉ ତା ସହିତ କଥା ହେଲି ଭଲ ଲାଗିଲା ସେ ମୋ ଭାଷା ବୁଝିପାରୁନି ମୁଁ କ୍ୟାମେରା ଲୁଚେଇ କରୁଛି ତେଣୁ ଆପଣମାନଙ୍କୁ ଟିକେ ଓଲଟେଇକି ଦେଖାଉଥିବ କ୍ୟାମେରାଟା ମୁଁ ଲୁଚେଇ କରୁଛି ମନା କଲା ମୋ ବଡ଼ ଭାଇ ଯଦି ଆସିବ ତାହେଲେ ଆପଣଙ୍କୁ ଏଠି ଫାଇନ୍ ହେଇଯିବ ତେଣୁ ଭାଇ ମୋତେ ଲୁଚେଇ ଲୁଚେଇକିନି ମୋବାଇଲଟାକୁ ଧରିକି ହାତ ଭିଡ଼ିଓ କରିବାକୁ ପଡ଼ିଥାଏ ଦୋକାନ ଭିତରକୁ ପରମିସନ୍ ମାଗୁଛି କହିଲା ହଁ ଯାଅ ଦେଖ ତ ଭିତରକୁ ଟିକେ ପଶିବା ଦେଖିବା ଦୋକାନ ସବୁ କ'ଣ କ'ଣ ମିଳୁଛି ଭାଇ ଏଠି ମୁଁ କହୁଛି ନା ନିଟ୍ ଆଣ୍ଡ କ୍ଲିନ୍ ଦୋକାନ ଏବଂ ଆଉ ଗୋଟେ କଥା ଜାଣିଛନ୍ତି ଆପଣମାନେ শুনলে আশ্চর্য হবে এটি কোনোসি দোকানে তালা পড়েনি সব দোকান গ্লাসের তৈরি সোনা দোকান হোক ব্যাঙ্ক বি হোক এটি তালা পড়েনি কারণ এটি চোরি করিকি কেউ কেউ বাহারକୁ ଯାଇପାରିবে ନାହିଁ অসম্ভব তেଣুকরি এটি তালা পড়েনি যেটা হচ্ছে বহুত ভালো গুণ ତାଙ୍କଠାରେ କିଛି ଶିଖିବା କଥା ଭାଇ କାହାର ମେହନତ ପଇସା ନେବା ଉଚିତ ନୁହଁ ଭାଇ ମୋର କହୁଛି ଭିତରିଆ ଦେଖା ଭିତରୁ ଦୋକାନଟି ଭାଇ ଦେଖିବା ଚେଷ୍ଟା କରୁଛି ମୋର ଯେତିକି ସମ୍ଭବ କାରଣ ତା ଭାଇ ବଡ଼ ଓହୋ ଶରତ ଭାଇ ଚାଲନ୍ତୁ ଭାଇ ଆସିଗଲା ତାର ଭାଇ ବହୁତ କଷ୍ଟରେ ଭିଡ଼ିଓଟି କଲି ଏବଂ ବହୁତ ସମସ୍ତେ ଏନ୍ଜୟ କରିଥିବେ ଆଶା କରୁଛି ଦୁବାଇ ଯଦି ଆପଣ ଭାଗ୍ୟରେ କେବେ ଥାଏ ତ ଆସନ୍ତୁ ମଷ୍ଟ ମୋ ଭାଗ୍ୟ ଲାଗିଲା ଆସିଲି ଆପଣଙ୍କ ଆଶୀର୍ବାଦରୁ ଆସିଲି କିନ୍ତୁ ଭାଇ ଆଉ ଗୋଟେ କଥା ଆପଣଙ୍କୁ ଦେଖିବାକୁ ଚାହୁଁଛି ଟିକେ କ୍ୟାମେରା ବୁଲେଇବାଟା ତ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଦେଖନ୍ତୁ ପଛପଟେ ମୋର କିଛି କରୋନା ଭାଇରସ୍ର जीवंता लोक गुड़ा अच्छा मैंने चाइनीज लोक किसी आसिक अच्छा से भिडटा बन देखिए समस्त को कितु भाई ତାଙ୍କୁ ଡାଇରେକ୍ଟ କ୍ୟାମେରା ପକେଇଟା ଆମର ଉଚିତ ନୁହଁ ଫାଇନ୍ ହେଇଯାଇପାରେ ଏଠି ବହୁତ ନିୟମ କାରଣ ଦେଖନ୍ତୁ ଟିକେ ଟିକେ ପକେଇକି ପଛକୁ ଦେଖୁଛି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଭିଡ଼ିଓଟା ଲାଷ୍ଟକୁ ଦେଖନ୍ତୁ ବହୁତ ଭୟ ଲାଗୁଛି তো ভাই যদি চ্যানেল টেবৰ প্রোগ্রাম ভাল লাগিছি যে ব্লগ ভাল লাগিছি তেন সব এই চ্যানেল গুটিকে subscribe like and share must কৰিব এবন কমেন্টস লিখি কিমতে লাগিলা আগোকো করোনা ভাইৰাস কো যেমতিলে উঠিহে আপোনাক নুয়া দিনৰ দেখিবি চাইনিজ লোকক দেখিবি আঁকো লাগিহি করোনা হ্যায় চা আঁকো লাগিহি মৰু মাস্ক খুলি হোনি আঁকো লাগিহি ফাইন্ড দা বৰ্ড চা দুবাৰে पुरा ফুল টু নেকি সেলফি নি হোনি আস্তিকৰি ପଇସା ବର୍ବାଦ ହେଉଛି ଏଠି କରୋନା ଅବଶ୍ୟ ନାହିଁ କେଉଁଠି କିନ୍ତୁ ନିୟମ କାରଣ ତୁମେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ତ ଭାଇମାନେ ଯଦି ବ୍ଲଗ୍ସ ଭଲ ଲାଗିଛି ଟିକେ ଲାଇକ୍ ସେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ସମସ୍ତେ ମୋ ପଥରୁ ବହୁତ ଭଲ ପାଇବା ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ହିନ୍ଦ ଜୟ ଭାରତ ଜୟ ଓଡ଼ିଶା ଜୟ ତାରିଣୀ ମା